মাঝে মাঝে ইয়াবালি হক টাকা পায় না ফেক্সিবিল হক টাকা পায় না কি করি গৌরে যা পিটাই মানুষ কই গৌরে পিটাই পিটাই না এই বেহায় তিন লাখ টাকা দেওয়ার কথা মাত্র দেড় লাখ টাকা পরিশোধ করেছে দেড় লক্ষ টাকা পায় মনে হয় শ্বশুর বাড়ির থেকে হাল খাতার টাকা এরকম যৌতুক লোকই হাল আছে না যৌতুক খাওয়া যায় কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম শুকরের গোস্ত খাওয়া যেমন কন্যা পক্ষের কাছ থেকে জোর করে জোর খাওয়া তেমনি হারাম আজকে যৌতুকের জন্য তোমার মেয়ে হইলে তার গায়ে কি তুমি স্ত্রীদের কি কেউ হালকা শাসন করবেন চোখের ইশারা কথা বলবেন দেখবেন ঠিক আছে

এটা যদি মাটিতে যায় মারা হবে কিসের মারা হবে অনেক কৌশল হবে কথা সামিল করি তার মানে ইসলাম যে কত সুন্দর জন্য নিয়ম তার মানে আসলে সেই চিকেন পিটাইছে এমন স্বামী মারতে মারতে মাথা গরম হয়ে গেলে কয় না বাপ ডাকছিস ততক্ষণ এরকম স্বামী আছে না আসলে বোকা বোকা বউরে যেটা বাদ দেখার লাগে করে ভালোবেসে আদর যত্ন করে এমনি বছর গেলে বাদ দেখ করে কথা ঠিক না বোঝে বাদ দেখছে রাগ ভাষা হচ্ছে কষ্ট হয় মারা অনেকে মনে করছে যে হোক করছে না করা যাবে কথা মাঝে মাঝে আমি দেখি ইন্টারনেটে যে ঝর্ণা ঝাঁকের ভিডিও গুলো মাথা খেলা যে কি পিঠা পিঠে এগুলো মানুষ না জানো কথা কম ঠিক আল্লাহ আমি বউকে মারবেন নাকি ভালোবাসবেন শাসন করবেন চোখ দিয়ে বুঝাবেন ভালো ভালো কথা বলে বুঝাবেন বোঝে না মানুষ এমন কথা হলো নাকি আর একটা পুরুষ হয়ে আপনি একটা স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন না একটু স্ত্রীকে ভালোবেসে নিজের হাতে রাখতে পারেন না একটা স্ত্রীকে বুঝাইয়া ভালো পথে পরিচালিত করতে পারে না আপনার পুরুষ থেকে কিলা কথা বলা লাগে একটা মেয়েকে বুঝাই ভালো যাবে না রাগ করেছেন যার নামের উপরে রাস্তাঘাটে হেঁটে যায় কলেজে যায় এলে চলে হেলে তুলে কথা বোঝেন নাই এমনই ছেলে চয়েস করে নিয়ে আসে আগেকার বাবাজিরা তাও পাত্রী দেখতে যায় ছেলের বউ চয়েস করতে যায় কি একবার জিজ্ঞাসা করেছিল মা তুমি কি কোরআন পড়ো মেয়ে বলে পড়ি পর্দা করো হ্যাঁ পড়ি আগে তাও জিজ্ঞাসা করতে মা তুমি কি নামাজ পড়ো হ্যাঁ, মাঝে মাঝে আগে তাও তুমি আগে এগুলো জিজ্ঞাসা করতো এখন গাইডে তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ তুমি কি নাচ গান জানো কথা কোন মানে এরকম যে ছেলে জিজ্ঞাসা করে তুমি কি একটু গান জানো নাচ জানো এরপরে একটু দাঁতটা বের দাঁত হয়ে এরপরে করছে মাথার মতো ফেলে দাও চুল দেখতো কতখানি লম্বা এরপরে আবার কিছু সামনে হেঁটে দাও আবার পিছনে আসো তো মানে এমন কায়দায় নিয়ে দেখতেছে মনে হয় গুরুজনের হাতে গরু কিনবে গেছে ঠিক একটা মেয়ে বিয়েতে দফা দেখতে যায় প্রথমে যায় ছেলে দুলা ভাই এরপরে যাচ্ছে ছেলের চাষারা যেটাই বাপ এরপরে যাচ্ছে ছেলের বন্ধু বান্ধব এরপরে ছেলের মনে করেন শেষই হয় সবই ভালো একটু লম্বা আর সবই ভালো কিন্তু সুন্দর খারাপ না চলবি কিন্তু মেয়েটার ভাত একটু লম্বা এইভাবে গবেষণা করতেছে কে কি দেখেছে এরকম লোক আছে না যে মেয়েটাকে আপনি বিয়ে করেছেন ওই মেয়েটাকে আপনার বন্ধু দেখা যায় না আপনার দুলে ভাই ফাজলামি করা জায়গা পাবেন না ইসলাম দিনে ঠাট্টা বিদ্রোহ করে বন্ধু নিয়ে গেছে রাত্রি দেখতে কেটে ছয় ছেলে তো বন্ধুই হাত নিয়ে যেতে তোর কপাল কি জুটকি বোকা ছেলে বুঝেন রাগ করেছেন যদিও হাসির কথা মনে করতেছেন কিন্তু আসলে হাসি না এগুলো শিক্ষা কি কষ্ট পাচ্ছে না আলোচনা শেষ করবো সামনের দিকে হাজরত ফারুক ছিলেন বড় করেন তাকওয়া দেখে আল্লাহর ভয় দেখে আপনাকে চয়েস করতে হবে কোন মেয়ে নামাজ পড়ে কোন মেয়ে পর্দা করে কোন মেয়ে নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে যে মেয়ে জন্মের পর থেকে বাইরে বের হয় না বাইরে যেতে চায় সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হবে এই জন্য আপদ থেকে আওয়াজ আসতেছে সন্তানকে দেখে রাখতে পারে না সন্তানকে যত্ন করতে পারে না তাহলে সন্তান জন্ম দেন কেন সন্তানকে জন্ম দেন কেন বলা হচ্ছে না যদি সন্তানকে দেখতে না পারেন সন্তানকে দেখে না রাখতে পারেন সন্তানের দেখাশোনা নিরাপত্তা তার দায়ভার যাতে না নিতে পারেন তার সন্তান জন্ম দেন তার মানে সন্তান জন্ম দেওয়া বন্ধ করা লাগবে যারা সন্তান জন্ম দেবেন সেখানে প্রতিষ্ঠিত করা লাগবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না উপরে যারা বসে আছেন তাদেরকে কত হাতে দায়িত্ব পালন করা লাগবে একজন নিয়ে পরে হেরে যাবে কেন সে নিরাপদ থাকবে না নিরাপত্তা দিতে হবে এদেশের ধর্ষণ করে যত ধরনের অপরাধ আছে করতেছে ছেড়ে দেওয়া হচ্ছে এজন্য সমাজ সুন্দর হচ্ছে সমাজকে সুন্দর করতে হলে বিচার বিভাগকে আর শক্তিশালী করতে হবে এমন ভাবে বিচার আইন সমাজে বাস্তবায়ন করতে হবে রাত বারোটা এক মিনিটে ফাঁসি না ফাঁসি হবে দুপুর বারোটা এক মিনিটে কথা বলেন দিল না ছেড়ে দিল কি যে হলো পাবলিক দেখে না এজন্য প্রকাশ্যে দিবাকে চব্বিশ ঘন্টা করে যারা ধর্ষণ করে যারা জিনাবিনসের করে অপরাধ করে কুমারের কাজ করে চব্বিশ ঘন্টার মধ্যে বিচার করা লাগবে তাহলে দেখবেন সমাজ সুন্দর তদন্ত করতে করতে তিন মাস ছয় মাস পরে নিয়ে লাশ তোলে হাড্ডি খুঁজে পাওয়া তাহলে নানান ধরনের ঘটনা ঘটে এই জন্য ওপর থেকে আওয়াজ দেওয়া হচ্ছে সন্তানের দেখাশোনা করতে পারেন না সন্তান জন্ম দেন কেন আপনারা কেন দায়িত্ব আছেন আপনাদের তো এই সমাজের নিরাপত্তা দেওয়া কথা বল না কেন আপনারা মাসে মাসে দুজন নিচ্ছেন সমাজটা সুন্দর রক্ষাটা যেন না থাকে একটি দিন যেন বন্ধ হয় দর্শন যেন বন্ধ হয় চুরি ডাকাতি চিন্তা খুন রাহাতানি টেন্ডারবাজি এগুলো যেন বন্ধ হয়

তো আর যাওয়া জরুরি ছোটবেলা থেকে যদি সন্তান থাকে কলেজে স্কুলে নিয়ে যান কেজিতে নিয়ে যান ইংলিশ মিডিয়ামে নিয়ে যান তাহলে ওই মেয়েটা যখন বড় হবে যৌবন প্রাপ্ত হবে ওই সময়টাতে আরো বেশি নজরে রাখা রাখতে কথা বলেন ঠিক না আমরা যখন দেখি মেয়েটার বারো চোদ্দ বছর বয়স হয়ে গেছে যে যাও না কোনো সমস্যা নাই

স্কুলে যাওয়ার পর মেয়েটা কি করে কোথায় যায় কার সাথে কথা বলে কিভাবে সময়টা কাটায় নজরে নজরে রাখা রাখে আরে দেশের প্রত্যেকটা স্কুল কলেজের ওই যে যেরকম কি থাকে শরীরে কি থাকে দেশ থাকে পোশাক থাকে না হ্যাঁ, ওগুলো বই আমার মা বোনেরা যায় ওর উপরে আবার একটা করে বোরখা পরে কি পরলে বোরখা বোরখা হিলা বোরখা পরে যাও ইন্টারে পরে কলেজে গেছে বোরকা বইরা ওই কলেজের ম্যাডাম আমার বলতেছে আজকাল কে মেয়েরা ঈদে যেন কেন বুড়ি বুড়ি ভাব তোমরা দেখো না ম্যাডাম এমন সাইজে বুঝে আসছে যে ম্যাডামই কথা না এমন সাইজে বুঝে বলতে শোনো এই বয়সে বুড়ি হলে হবে না লাইফটাকে এনজয় করো আচ্ছা দিয়া বোরকা পরা যারা আসে ম্যাডাম তাদেরকে দেখে নাক শিখছে

আমার বোনের পর্দা করা ফরজ এটা আমার নিয়ম আছে আমার আসমানের মালিক আল্লাহ নিয়ম ওরা পর্দায় থাকলে ওরা নিরাপত্তা পাবে আর এই সমাজে দর্শক থাকবে এই জন্য আমরা হয়ে আসতে চাই ধর্ষিতা বোন তার ভাই হয়ে বাঁচতে চাই না আমার মেয়ে ধর্ষণের শিকার হবে এমন দৃশ্য আমরা দেখতে চাই না আমার স্ত্রী ধর্ষণের শিকার হবে এমন দৃশ্য আমরা দেখতে চাই না এদের বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে কলেজে পাঠদানের বাধ্যতামূলক করতে হবে তাকে আপনি নির্দেশ দিলেন মা সমাজের অবস্থা ভালো না খামেন ভাই আলহামদুলিল্লাহ আপনার মেয়েটা যখন বাড়িতে যাচ্ছে আপনার দায়িত্ব মা তুমি বোরকা পরে যাও কথা বলে মেয়েকে আইফোন কিনে দিতে পারে আর একটা বোরকা কিনে দিতে পারে না কথা বল না মেয়েটাকে বোরকা করে দেয় দিয়ে যাও না যাও

স্বামী আমি একজন মেয়ের বাবা মেয়েদেরকে অসম্মান করে কোনোদিন কখনো কথা বলি নাই কিন্তু দুই চারটা কে হবে কটকটি ওদেরকে হয়তো একটু লাইনে আনার জন্য একটু বলেছি কিন্তু একটু লাইনে আসানোর দুই একটা কথা দিছি কথা হবে ঠিক আছে হাত তোলেছেন আল্লাহ তাহলে প্রত্যেকটা মা যখন বাড়ি ঘোড়া বইতে পারবেন কথা করে চলবেন ওই স্কুলে যাও ওই স্কুলে যাও কলেজে যাও ডেসার যাও ডেসার হাঁটতে যাও মার্কেটে যাও শপিং মলে যাও যেখানে যাও যেখানে যাবে কি করে হাত তোলেছেন না বোরকা পরে যাওয়া তাহলে দেখবেন সমাজটা সুন্দর হবে দর্শনের সংখ্যা কমে আসবে গত নয় মাসের একটা জরিপ দেখেছেন গত তিন মাস না চার মাসে দেশে দর্শন হয়েছে নয়শো সতেরো জন কথা মনে যে দেশে তিন চার বছরের শিশুকে ধর্ষণ করার জন্য লজ্জাস্থান দিলের কাটা হয় এর চাইতে নরম এর চাইতে ভিডিও দেখে মাথা গরম হয়ে যায় কি করবে না করবে কে তিন বছরে কে ছয় বছরে কে সাত বছরে মা না চাষি খালা না ভাবি দেখার সময় নাই এটার বয়স কত সত্তর না দেখার সময় নাই এই সমস্ত নরবস্তু পারি না পত্রিকা ইউটিউব ইন্টারনেট খুললে ধান খেতে পাট খেতে সিএনজি রাস্তার দিকে এদের চরিত্র আছে ভয় থাকলে কি সমাজে অপরাধগুলো হইতো জয় ভয় থাকলে দিনের বেলায় হযরত ওমর ফারুকের সামনে মহিলা সালাম দিলেন হযরত ওমর সালামের জবাব দিলেন একা একা কারণে হেতা হেতা বিশাল তরবারি দিয়ে হযরত ওমর জিজ্ঞাসা করলেন মা কি কি চিন্তা করছেন মা বলে সম্বোধন করল মা আপনি কই যাইলেন বলে আমি আমি হযরত ওমরের কাছে এসেছি তখন দেখে বলে মা তার কাছে কি প্রয়োজন বলে তাকে বলবো বলে আমি আমিরুল মুমিনিন বলে আল্লাহু আকবার এইবারে শোনার সঙ্গে সঙ্গে দেখে বলে আমিরুল মুমিনিন আমি আপনার কাছে এসেছি আপনার কাছে আশ্রয় চাই কি চাই আশ্রয় চাই তখন দেখে বলে মা আমার বাড়িতে তুমি আসবা ইসলাম ব্যাপারটা কি সব কি বলা যাবে অনেক লম্বা ঘোরা মেয়েটাকে বলে আমার জীবনে অনেক বড় একটা স্বপ্ন অনেক বড় একটা আশা নবীর নাতি হোসাইন কে আমি বিয়ে করতে চাই কথা যেতে না হয়ে যাবে তাহলে আপনি নিরাপত্তার ব্যবস্থা করেছেন একা একা একজন রমণী হেঁটে যায় কোনো ভয় নাই জিজ্ঞাসা করা হলো তোমার আশেপাশে কে নাই তোমার পৃথিবীর মধ্যে কোনো ভয় কাজ করে নাই এটা ডেকে বলে যে রাজ্যের খলিফা হজরত এই দেশটা কোরআন দিয়ে চলে আল্লাহ আইন দিয়ে চলে বিধান দিয়ে চলে এমন সমাজে একা কি অমনি হেঁটে যাবে তার কোনদিন ভয় লাগবে না পরিচালনা করা যায় তো তাহলে হয়ে যেতে পারে উচ্চারণ করা হয় ভয়ের কারণে অন্তরা তাকে পেয়েছে তার দিলের ভিতরে আল্লাহ ভয় আছে সে কি সুদ খাইতে পারে সুদের টাকা লেনদেন করতে পারে ঘুষ খাইতে পারে এক করে আল্লাহ ভয় তার দিলের ভিতরে থাকবে করতে পারে না অপরাধ করতে পারে না অবৈধ কোনো ইনকাম করতে পারে না কথা বলেন ঠিক কিনা দেখেন আমরা তোমাদের জীবনে অনেক কথা ওই দিকে যাবো না